happy birthday to you happy birthday dear Shampa happy birthday dear বৌদি হ্যাপি বার্থডে টু যদি তর্কের খাতিরে ধরেও নিজের সামনে কোনো না কোনো দিন ফিরে আসবে ও ফিরে এসে কিন্তু সেই যশকে দেখতে চাইবে কিন্তু ঠিক যেরকম রেখে গিয়েছিল সেরকমই দেখতে চাইবে